শ্রেষ্ঠ মানবের উপরে হলো নাজিল শাওয়াল মাসে ছয়টি রোজা রসুল আকরম সাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব নাম্বার ওয়ান শাওয়াল মাসের এই ছয়টি নফল রোজা রাখলে কি লাভ হবে এর উত্তর হল রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন সহি মুসলিম আদিষ্টি বর্ণিত হয়েছে বা কানাকা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর শাওয়ালের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা রাখা রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতি ফারাহু আসাম তালিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তো ষাট হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়করাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই ইবাদত বন্দী কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাতাল্লাহ রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো শাওয়ালের এই ছয় রোজা এটার নিয়ত আমরা কখন করব বিশেষ করে রমজান মাসে ভোররাত্রে উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি শাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কি না উত্তর হলো না হবে না সাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি সন্ধ্যা রাত্রে সহ সঙ্গে নিয়ত করে আসুন যে আজকে আলকে আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সমানে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো লামাইকরা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সবলের রোজা এই মাস গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশুদ্ধ পথ হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ আইয়ামে বিশ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে রোজা রাখা সুন্নত আমরা জানি বৃহস্পতি সম এই দিনগুলোতে রোজা রাখা শূন্য কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলোকে সাবলের ছয় রোজা হিসাবে নিয়োগ করে তাহলে হবে কিনা উত্তর হলে হবে ইনশাআল্লাহ যদি কেউ আইয়ামে বিজের তিন অর্থাৎ তাঁদের তেরো চোদ্দ পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা শূন্য সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সাবলের ছয় রোজার নিয়মে তাহলে ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে কোনো একটা নিয়োগ করবে হয় সবলে ছয় রোজা না হলে ওই সম বৃহস্পতিবার বা ইয়ামে বীজের রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই এখন সাওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার স্বভাব পাবে কি না উত্তর হলো না পাবে না কারণ এই সাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে এটা সাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই শাওয়াল মাসের রোজা এটা থেকে তারাবি পড়তে হবে কিনা রমজান মাসে যেরকম পড়া লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধুমাত্র রোজা রাখলে চলবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই সাওয়ালের ছয়টি রোজা রাখার তো দান এখনো শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাল্লাহ সুযোগ হয়ে যায় মাত্র তিরিশ দিনের রোজা রাখার সব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরের রোজা রাখার সব আপনি পেয়ে যেতে পারেন তো বিশাল অফার কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রোজাগুলো রাখার তো